<laughs> কি বাড়ি কি আসলে বাড়ি বলতে একটা কথা তো প্রচলিত আছে যে শান্তির নীর ঘর মানে শুধুই ঘর হতে পারে কিন্তু বাড়ি বলতে সেই ঘরের ভেতর আরও অনেক কিছু ঘরের চাইতে আরও অনেক বড় কিছু প্রত্যেকটা মানুষের জন্য সবচাইতে শান্তির বড় জায়গা বাড়ি তার কারণটা হচ্ছে যে সারাদিনের কর্মক্লান্ত মানুষটি যখন বাড়িতে ফেরে ঘরে ফেরে সেই বাড়িটা যদি বাড়ি হয়ে না ওঠে তার শান্তিটা যদি না থাকে তাহলে তার সারাদিনের যে ব্যস্ততা তার যে ক্লান্তি এটা আসলে তার মধ্যে অবসাদই শুধু এনে দেয় সেজন্য আমরা সবসময় বলি যে শান্তির নীর পাখি যেমন নিরে ফেরে সেরকমই তো প্রত্যেকটা মানুষের জন্যে বাড়িটা ঘরটা আসলে শান্তির হওয়া দরকার এই ঢাকাতে যে বাসায় আছি এটা তো আসলে বাসা মানে পাখির বাসা বাসা তো ঢাকায় বুঝলাম কিন্তু বাড়িটা কোথায় তখন গ্রামের একটা বাড়ির কথা বলি যে জেলায় জন্ম বা যে গ্রামে জন্ম সেটা বলি সেই বাড়িটা কেমন ছিল সেই বাড়িটা আসলে আমার কাছে এখনও স্বপ্নের মতন আমি চোখ বন্ধ করলে পরে সেই বাড়িটা স্পষ্ট দেখতে পাই খুবই দারিদ্রতার ভেতর দিয়ে আমাদের জীবন পার করতে হয়েছে ছোটোবেলাটা বিশেষ করে ঘর বাড়ির তেমন কোনো বাহাদুরি ছিল না টিনের চাল তারপর কখনো খড়ের বেড়া কখনো চাটাইয়ের বেড়া তা সেই বাড়ির সঙ্গে তো আর আসলে অন্য কোনো বাড়ির তুলনা হয় না সেই ঢাকা শহরের যত বড় বাসাই হোক যত বড় ফ্ল্যাট বাড়ি হোক সবচাইতে আনন্দের সবচাইতে শান্তির জায়গা হচ্ছে আসলে গ্রামের বাড়ি যেহেতু আমি গান গাইতে না পারি আমি পছন্দ করতাম গান শুনতে পছন্দ করতাম যে একজন শিল্পী সঙ্গীত শিল্পী হওয়ার ইচ্ছা থাকলে পরে হয়তো সামর্থ্যের কারণে সেটা সম্ভব হয়নি নানানভাবে কিন্তু আমি আমার জমানো টিউশনের টাকা দিয়ে প্রথম জীবনে একটা হারমোনিয়াম কিনেছিলাম একদম মহামূল্যবান সম্পদের মতো আমি এটা একদম কাঠের বাক্সের মধ্যে সুন্দর করে এটা রাখা আছে পুরনো সব নিয়ম ভাঙে অনিয়মের ঝড় ঝোড়ো হাওয়া ভেঙে দিল সুখের ঘর দুঃসহ যন্ত্রণা আনে অমাবসার কাল দুরাশা বঞ্চনা ঢাকে সোনালি সকাল রাত ঘুম ঘুম ভরে ওঠে কই রোদ ঝলমল করে দেখো আসে না তো সেই দিন মেঘে ঢাকা রয় চারিধার চোখ ছল ছল করে ওগো মা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনজন প্রিয়জন যারা আশেপাশে আছে সবাই আসলে পরিবারের অংশ আমরা শুধু পরিবারটাকে এখন ভাবতে ভাবতে এত ছোট করে ফেলেছি যে বাবা মাকেও পরিবারের মধ্যে ধরি না শুধুমাত্র ধরি যে স্বামী স্ত্রী আর সন্তান আমরা আসলে এখন একা হতে হতে একদমই একা হয়ে গেছি এবং একদম স্বার্থপরের মতো আমরা একা বাঁচতে শুরু করেছি যে কারণে আমাদের সন্তানরা ওরাও স্বার্থপর হচ্ছে এ কারণেই আমার মনে হয় যে পরিবারটা আসলে আমাদের বড় হওয়া উচিত কিন্তু আমার কাছে আসলে ওই বৃহত্তর পরিবারটাই আমার কাছে পরিবার মনে হয় আমার ছেলের সঙ্গে আবার আমার সম্পর্কটা একদমই আলাদা সে আমার কাঁধে উঠবে আমার সঙ্গে মজা করবে ফান নানানভাবে নানান দুষ্টামি করবে যে দুষ্টামিগুলো আমরা ছোটোবেলায় আমাদের বাবাদের সঙ্গে আসলে করতে পারিনি এই জায়গাটায় বসে আমি আমার ছেলের সঙ্গে একটু দাবা খেলি ওকে নতুন দাবা খেলা শেখাচ্ছি মানে খুব ইন্টারেস্ট এই খেলার প্রতি ওর যদি কখনো ইচ্ছা হয় ওইখানে বসে যাবে অথবা এখানে বসবে বাবা আসো খেলি এই দুজন একটু খেলাধুলা করি গরিবের বাসা পাখির বাসা তো পাখির তো একটু খানা দানা করতে হয় তো আমরাও যে খাওয়া দাওয়া করি এটা হচ্ছে সেই ডাইনিং টেবিল এখানেই বসি আমার পেছনে আছে হচ্ছে আমার জীবনের সারা জীবনের অভিনয় জীবনের আর কি কিছু অর্জন বাংলাদেশের এমন কোনো পুরস্কার নাই যে আমি পাইনি আসলে এটা গর্বের সঙ্গে বলা না আমাকে ভালোবেসে বা হয়তো আমার যোগ্যতা কতটুক আমি কতটুক করতে পেরেছি মানে অভিনয় সেটা না আমি মনে করি যে আমার যোগ্যতার চাইতে প্রাপ্তি অনেক বেশি তা সেই প্রাপ্তিগুলোই হচ্ছে এখানে এইখানে আমার একটা মানে বুক সেলফ আছে বিভিন্ন জায়গায় আর কি বই ছড়ানো ছিড়ানো আছে এখানে কিছু বই আছে ওইভাবে খুব বেশি বই আমার জীবনে পড়া নেই কিন্তু কালেকশন করেছিলাম পড়ব বলে কিছু কিছু পড়েছিলাম তারপরেও মনে হয় যে আছে সামনে অনেক সময় আছে কারণ এই ব্যস্ততা তো সবসময় থাকবে না সামনে যখন ব্যস্ততা কমতে থাকবে তখন আস্তে আস্তে অনেক বেশি বই পড়বো এই কারণে এই বইগুলো এখনও রেখে দিয়েছি আমার ছোটোখাটো কয়েকটা কালেকশান আছে একটা মুক্তিযুদ্ধের নাটক করতে গিয়েছিলাম পুবাইলে তা ওইখানে একটা প্রস ছিল যে রেডিওর মুক্তিযোদ্ধারা রেডিওর খবর শুনছে তখন এই রেডিওটা আমার দেখার পরে আমার মনে হলো যে এটা রেডিওটা কার তা বললো যেটা ভাড়া এনেছে পুরান ঢাকা থেকে মানে ভাড়ায় আনা তা আমি বললাম কত ভাড়া বলছে প্রতিদিন তিনশো টাকা তা বললাম এটার দাম কত তা বলছে পাঁচশো টাকা তা আমি বললাম যে পাঁচশো টাকা আমি দিচ্ছি এটা আমি কিনে নিই ওই তারপরে রেডিওটা নিয়ে আসছি খুব দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখন কোনো হিস্টোরিক্যাল মানে প্লে নাটক বলি অথবা সিনেমা বলি এটা বাংলাদেশে করা খুব কঠিন কাজ কারণ আমাদের কোথাও আমরা ইতিহাস এবং ঐতিহ্যের ছাপ আমরা রাখছি না আমরা সব কিছু ধ্বংস করে ফেলে দিচ্ছি তো সেই জায়গা থেকে এটা হচ্ছে আমার একটা ক্ষুদ্র চেষ্টা যে কোনো একটা নাটকে বা সিনেমাতে যদি সিক্সটি বা সেভেন্টি এজের কোনো ঘটনা থাকে সেখানে যদি একটা রেডিও বা ক্যাসেট এটার প্রয়োজন হয় তখন হয়তো একটু একটু দিয়ে আমি হয়তো ডিরেক্টরকে হয়তো একটু হেল্প করতে পারবো যে আমার কাছে আছে আপনি এটা ব্যবহার করতে পারেন আমার আসলে ছোট ছোট তিনটা রুম তার মধ্যে এই রুমটা আমার সবচাইতে প্রিয় কারণটা হচ্ছে যে এই রুমে আলো বাতাস সবচাইতে বেশি মানে সেই অর্থে বলতে গেলে স্বাস্থ্যকর রুম এটা এবং সে কারণে এই রুমটা আমার ছেলেকে দেওয়া এই দেয়ালে কয়েকটা ছবি টানানো আছে আসলে এই ছবিগুলো কার ছবির সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই বা এই ছবিগুলো এই দেয়ালে কেনই বা আমি টানিয়ে রেখেছি এ হচ্ছে আমার বড় দুলাভাই উনি হচ্ছে আমার তালই আর কি আমার এই দুলাভাইয়ের বাবা আমি এই ওনাদের বাড়িতে থেকেই কলেজ লাইফ পর্যন্ত শুধু আমি না আমাদের প্রত্যেকটা ভাই বোনই আমার ওই বড় বোনের বাসায় ওনাদের বাড়িতে থেকে পড়াশোনা করেছি ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই আর পাশের এই যে ছবিটা ইনি হচ্ছেন আমার মামা এই মামাটা ছিল ত্রাণকর্তা যে কারো বিপদে আপদে সে সবসময় সাহায্য করতেন অর্থনৈতিকভাবে হোক যে কোনোভাবে হোক আমার সন্তান যেন শুদ্ধ যেন দেখে যে এই মানুষগুলো আমাদের সঙ্গে একসময় ছিল বা এদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে বা ওর চিন্তার জায়গা থেকে যেন ও বড় কিছু ভাবতে শেখে তা এটা হচ্ছে আমার ঘুমের ঘর মানে বেডরুম শুটিং যদি না থাকে আমাকে কেউ ঘুম থেকে ডাকেও না নর্মালি আগে ছেলে ডাকতো কিন্তু এখন ছেলেও বুঝে গেছে ও যদি দেখা যায় বাবার শুটিং নাই ও ডিস্টার্ব করবে না সুন্দর করে পর্দা টর্দা টেনে দরজা বন্ধ করে দিয়ে চলে যায় যাতে কোনো ডিস্টার্ব না হয় আমার আত্মীয় স্বজন ভাই বোন অনেকের অনেকের ছবি আমি রাখি যেন আমার ছেলেটা সবসময় যেন মনে করে যে ওর পরিবারটা ওর জগৎটা অনেক বড় এটা হচ্ছে আমার ন্যাশনাল জোন আমি মানে দর্শকের ভালোবাসার সাথে সাথে দুই বছর মানে দুইটা মুভির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম প্রথমটা ছিল মনপুরা দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে আমি প্রথম এই জাতীয় পুরস্কার গ্রহণ করি পরের বার ছিল হচ্ছে দুই হাজার ষোলোতে আয়নাবাজির জন্যে এবং কাকতালীয়ভাবে এবং আমার কাছে অনেক ভালো লেগেছে যে দুইবারই আমি আমার প্রিয় মানুষ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে আমি জাতীয় পুরস্কার নিতে পেরেছি আর এইখানে একটা ছবি আছে এটাও আমার করা আজ থেকে কত প্রায় ২০ বছর আগে আমার বাসায় যা যা শিল্পকর্ম আছে আমি বলছিলাম এগুলো সবই আমার করা চারুকলায় পড়াকালীন সময়ে এবং এক একটা ছবির বয়স কোনোটা দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর আমার জীবনের প্রথম কাঠের কাজ এটা মানে এটা ছিল আড়াই ইঞ্চি মোটা একটা কাঠ গামারি কাঠ বলে এটা কারণ বাজার থেকে কিনে আমাদের এরপর ড্রয়িং করে তারপর কেটে কেটে কেটে কেটে মানে সিংহের মুখ বের করা আর কি এটা হচ্ছে আমার পার্সোনাল রুম এবং আমার এই দরজায় আমার ছেলে একটা স্টিকার লাগিয়ে দিয়েছে ড্রয়িং করে এসসিসি সেভেন পার্সোনাল রুম সেভেনটা কি একদিন আমাকে ফোন করে আমার ছেলে জিজ্ঞেস করছে বাবা তোমার প্রিয় নাম্বার কি বলে সেভেন না টেন না নাইন আমি বুঝতে পারি না নাকি সেভেন্টি ফাইভ কী কী যেন বললো তো আমি কেন যেন বললাম সেভেন তা আমার মনে হলো যে কোনো একটা কারণ আছে CR seven Cristiano Ronaldo seven jersey number তারও প্রিয় নাম্বার হচ্ছে সেভেন এবং তার দরজার মধ্যেও লেখা এস আর এস শৈশব রোদ্দুর শুদ্ধ সেভেন আসলে এটা আমার পার্সোনাল রুম এখানে আমি আমার কস্টিউম রুম এই আলমারি ভর্তি কস্টিউম এইখানে ক্যাবিনেট ভর্তি কস্টিউম আর এই রুমে আমি সবচাইতে বেশি সময় ইদানিং পার করি আমি এখানে এসে আমার স্ক্রিপ্ট পড়ি রিডিং রুম আমার ল্যাপটপে টুকটাক কাজ করি সেই কারণেই এই রুমটা আমার মানে পার্সোনাল রুম <laughs> অথবা কস্টিউম রুম বলি অথবা রিডিং রুম বলি যাই বলি এখানে আমি আমার কাজ করি আর কি এর আগে থাকতাম ভাড়া বাসায় তা ভাড়া বাসাতে জায়গা খুব কম ছিল তো এই ফ্ল্যাটটা যাই হোক যে কোনোভাবেই হোক কিনলাম মানে আমার সেই সামর্থ্যও ছিল না খুবই ক্ষুদ্র সামর্থ্যের ভেতর লোন টোন ব্যাঙ্ক লোন টোন নিয়ে ধার দেনা টেনা করে আর কি এই ফ্ল্যাটটা নিলাম শুধুমাত্র নিলাম হচ্ছে আমার ছেলের জন্য যে ও তখন এক বছরের বয়স যে ওর জন্য তো একটু বড় স্পেস দরকার আসলে ও যাতে একটু খেলাধুলা করতে পারে ওর একটু বড় জায়গা দরকার এখন বড় হতে হতে ওর বয়সও দশ বছর পার হয়ে গেল কিন্তু এখন আবার মনে হয় যে এই বাসাটা অনেক ছোটো আমার আসলে সবুজটা অনেক পছন্দ কারণ গ্রামে তো আসলে শুধু সবুজের ভেতরেই বড় হয়েছি তা ঢাকা শহরে তো সবুজের সংখ্যা কম বিশেষ করে বিল্ডিংগুলোতে যদি ছাদে অথবা বারান্দায় যদি একটু গাছ টাছ যদি থাকে তাহলে পরে ওয়েদারের জন্য ভালো আমাদের প্রাকৃতিক ভারসাম্যের জন্য ভালো তা সেই সবুজগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে তা আমার ওই নিঃশ্বাস নিতে আসলে ঢাকা শহরে একটু কষ্টই হয় কারণ আমি আসলে সবুজের কাছাকাছি থাকতে বেশি পছন্দ করি আসলে সবুজটা সবচাইতে বেশি দরকার আমাদের জন্য কিন্তু আমি সবসময় মনে করি যে প্রত্যেকটা দিন আমি যেমন আমার জন্মের ইতিহাসকে মনে করি আমার জন্ম কোথায় হয়েছে আবার আমার শেষ গন্তব্য কোথায় সেটাও আমি প্রতিদিন একবার করে অন্তত চিন্তা করি যে আমার শেষ গন্তব্য হচ্ছে মৃত্যু কিন্তু তাহলে জীবনের সংজ্ঞাটা কোথায় এই যে জন্ম থেকে মৃত্যু এই সময়টার মধ্যে আসলে আমি জীবনে কি করলাম ওটাই আসলে আমার জীবন একটা জীবনের জন্য ঘর খুবই প্রয়োজনীয় ঘরওয়ালা মানুষের আচরণ একরকম হয় ঘর ছাড়া মানুষের আচরণ একরকম হয় যার ঘর আছে ঘরের প্রতি তার দায়িত্ব আছে যে মানুষটির ঘর নেই তার ঘরের প্রতি কোনো দায়িত্বও নেই সেজন্য জীবন যেহেতু একটি দায়িত্বপূর্ণ একটা পরিক্রমা সেজন্য জীবনের জন্যে ঘরের প্রয়োজন অনেক বেশি কেউ দেখে হয়তো হতাশ হতে পারে অনুষ্ঠানটা যে ওনার বাসায় যাওয়া হলো উনি বোধ চমক একটা কিছু বাসার জন্য বের হবে না আমার অত চমক দেওয়ার মতো এত মানসিকতাও নেই আমি ওইটা পারিও না আমি খুব সাধারণ আমার পোশাক পরিচ্ছদ চলাফেরা খাওয়া দাওয়া ঘোরা যা কিছু করি জীবনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমার কাছে যথেষ্ট এর বাইরে আমি কিছু চাই না আসলে এই কারণে আমি খুব সাদা মাঠা সাদা সিধা জীবনযাপন পছন্দ করি এবং আমার বাসাটাও এরকম সাদা সিধা বি প্রপার্টি তারার বাড়ি চাইলে যে কোনো বাড়িকেই ঘর বানানো সম্ভব বি প্রপার্টি আছে আপনারই পাশে সেই স্বপ্ন পূরণের লোক